ولقد آتينا داود وسليمان علما আমি হজরত সৈয়দনা দাউদ এবং সুলাইমানকে আমি প্রজ্ঞা দান করেছি আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি তাদেরকে প্রজ্ঞা দান করেছি বাবা এবং সন্তানকে দাউদ হচ্ছেন নাবিউল্লাহ আল্লাহর নবী ওনার উনিশ ছেলের মধ্যে একজন ছেলে সুলাইমান সালাম ওরা দুজনেই নবী দুজনেই বাদশাহ আওয়াজ দিয়ে বলুন রাজত্ব চালানোর জন্য সর্বপ্রথম লাগবে জ্ঞান কি লাগবে জ্ঞান লাগবে আল্লাহ এখানে ইঙ্গিত দিচ্ছেন যে আমি যাকে রাজত্ব দান করব আগে আমি তাকে জ্ঞান দান করব আওয়াজ দিয়ে বলুন দুঃখের বিষয় আমরা সমাজে এখন মানুষের জ্ঞান দিকে আমরা বিবেচনা করি না আমরা একজনকে নির্বাচন করার আগে আমরা চিন্তা করি তার টাকা পয়সা কতটুকু আছে ঠিক কিনা আল্লাহ বলে দিয়েছেন আমি সোলাইমান এবং দাবুরকে আমি মক্কা দান করেছি এবং তারা এই মক্কা পেয়ে আল্লাহ দরবারে কি বলেন وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين তারা দুইজন বলেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে অনেক মমিন বান্দার উপরে জ্ঞানের মাধ্যমে রাজত্বের মাধ্যমে নবুয়তের মাধ্যমে হেকমতের মাধ্যমে আমাদেরকে যিনি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য ولقد آتينا داود منا فضلا আমি হজরত দাউদকে আমি অনুগ্রহ দান করেছি ফতলান আমি করুণা করেছি অনুগ্রহ আমি ফদল আমি দান করেছি ইয়া জিবালু আল্লাহ রব্বুল আলামিন পর্বতকে ডাক দিয়ে বলেন ইয়া জিবাল হে পর্বতমালা আব্বিবি মাহু তোমরা সবাই দাউদের সুরে সুর মিলায়া তোমরা সবাই দাউদের সাথে একাকার হয়ে দাউদের সুরে সুরে আমার তাজবি বড় আল্লাহ কাকে ডাক দিয়ে বলছেন পাহাড় ক্রিয়া জীবান আবিবি মাহু এবার ডাক দিচ্ছেন ওয়াক্তাইর সমস্ত পক্ষীগুলকে পাখি জগৎকে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন তোমরা আর বসে দেখো না তোমরা দাউদের সুরে সুরটা মেলায়া দিয়া তোমরা সবাই আমার তাজবি বড় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান্না লাহুল হাদিদ আমি দাউদ কারো নিয়ামত দান করেছি দাউদের হাতে আমি লোহাকে নরম করে দিয়েছি দাউদ আলাইসালাম যখন কোনো লোহাকে হাতের মধ্যে নিত ওই লোহাটা রুটির খামিজার মতো নরম হয়ে যেত আল্লাহ বলেন দাউদ রে তোমার হাতের ভিতরে লোহাকে আমি মোমের মতো নরম করে দিলাম পোশাক লোহার পোশাক তুমি তৈরি করো ওয়াকাদ্দির ফিসার দ্বীপ দাউদ রে তোমার হাতে আমি লোহাকে মোমের মতো করে দিয়েছি কিন্তু তোমার লৌহ পর্বের আংটাগুলা যথাযথভাবে তুমি কি করে তৈরি করবা যাতে বেশ কম না হয় দেখতে যেন সুন্দর লাগে আওয়াজ দিয়ে বলুন এরপরে বলেন দাউদ তুমি তোমার হাতে যখন আমি লোহাকে নরম করে দিয়েছি তুমি নিজের হাতে লৌহ পর্বত তৈরি করবা তরবারি তৈরি করবা কিন্তু তুমি আমার আমল আর এবার থেকে তুমি কখনো পিসপা হবে না ভালো কাজ করবা সৎকর্ম সম্পাদন করো আল্লাহ পাক এখানে বলছেন আল্লাহ প্রত্যেক মানুষকে দুনিয়াবি উপার্জনের জন্য এক একটা যোগ্যতা দান করেছেন ঠিক কিনা তোমরা দুনিয়াবি সকল কাজ করবা কিন্তু মালিককে বলে যাও না ও আমার ও সালেহা আওয়াজ দিয়ে বলুন সুভান বাইর আমার এই সমস্ত রাজত্ব একমাত্র কে দান করে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানে বলতেছে قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ সমস্ত সার্বভৌমের মালিক সকল রাজার রাজা সকল ক্ষমতার সকল ক্ষমতার উৎস কে আমার আল্লাহ আল্লাহ বলেন ক্ষমতা আমি দান করি ক্ষমতার পাওয়ার হাউস আমার হাতে তুদিল মুলকা মান্তাসার যাকে ইচ্ছা আমি তাকে ক্ষমতা দেয় ওয়াতানজিউল মুলকা মিম্মান আমি যার কাছ থেকে ইচ্ছা করে ক্ষমতা চিনিয়ে নিই ওয়াত ইজ্জুমান তাসা কাউকে সম্মানিত করি ওয়াত জিল্লু মন্তাসাও যাকে ইচ্ছা আমি তাকে ছোট করে দে বিয়াদিকাল খাইর বিয়াদিকাল খাইর সমস্ত কল্যাণ আল্লাহর হাতে আল্লাহ কাউকে ক্ষমতা দেন কল্যাণের জন্য আর ক্ষমতা চিনিয়ে নেন মানুষের কল্যাণের জন্য কিন্তু আমরা ছোট বুদ্ধি দিয়ে আমরা বুঝতে সক্ষম নয় ঠিক না বাইর আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের ভিতরে বলতেছে ওয়ালকুর আবাদানা আদাবুদ আজাল আইদ হে নবী আপনি স্মরণ করুন আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করো ইন্নাহু আউয়াব সে হল প্রত্যাবর্তনশীল বান্দা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী বান্দা যতই নিয়ামত পাই ততই বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করে যতই তার নিয়ামত বাড়ে ততই সে আল্লাহর আবাদতের প্রতি বেড়ে যায় দাউদের নেয়ামত বেশি পেরে আল্লাহর আনুগত্য বেড়ে যায় এখন আমাদের আল্লাহর নিয়ামত বেশি পেলে আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহ বলেন আল্লাহ বলেন ইন্নাম সাক্ষারণাল জিবালা আমি পাহাড়কে অনুগামী করে দিয়েছি মাহু দাউদের সাথে আল্লাহ বলেন আমি দাউদকে এমন কণ্ঠ দান করেছি দাউদের উপরে আমি দাউদকে নবুয়ত দিয়েছি রাজত্ব দিয়েছি আল্লাহর তাজবি পড়তেন আল্লাহর জিকির করতেন তখন আল্লাহ রব্বুল আলমিন দাবুদের সাথে পাহাড়কে অনুগত করে দিয়েছে অনুগামী করে দিয়েছে আর সকাল সন্ধ্যা দাউদের সুরে সুরে পাহাড়ে পর্যন্ত আল্লাহর তাসবি পড়ে যখন দাউদ এত এত মধুর কণ্ঠে জাবুর পাঠ করতেন আল্লাহর তাসমি পাঠ করতেন এবং পশু পাখি পাহাড় এগুলো দাওদের সুরে সুরে যখন তাল মিলাত সুর মিলাত তখন একটা এমন একটি সুন্দর আরেকটি সুরের মূর্ছনা সৃষ্টি হতো আওয়াজ দিয়ে বলুন সুহান বাইরামার আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন হজরত দাউদ আলহিসামকে যেমন নবী বানিয়েছেন নবুয়ত দিয়েছেন আসমানি কিতাব দিয়েছেন আর দাউদ আলহিসাম সারা রাতের মধ্যে তিনি রাতের অর্ধেক শুরু ঘুমাতেন অর্ধরাত্রি নিদ্রা যেতেন রাতের এক তৃতীয়াংশ আবাদত করতেন কি করতেন রাজা ছিল নবী ছিল উম্মতের খুশখবর নিতেন প্রজার খুশখবর নিতেন বিচার করতেন রাষ্ট্র চালাতেন আবার দিনের দাওয়াত দিতেন আবার রাত্রি বেলায় অর্ধেক রাত্রি তিনি নিদ্রা যেতেন আর এক রাত্রের এক তৃতীয়াংশ শুধু আল্লাহ দরবারে কেঁদে কেঁদে আমার দরবারে সিজদায় পড়ে থাকতে বাইর আমার হজরত দাবুদ আলাইহিস সালাম আবার পুনরায় রাত্রির ষষ্ঠাংশ ছয় ভাগের এক ভাগ আবার একটু নিদ্রা যেতেন আর হজরত দাউদ একদিন রোজা রাখতেন আর একদিন রোজা না রাখতেন একদিন পরে পরে তিনি রোজা রাখতেন অবস্থায় বলুন সুবাহান এবং হজরত দাউদ যুদ্ধের ময়দানে যখন অবতীর্ণ হতেন তখন হতেন তিনি সকলের বীর সেনানি বীর যোদ্ধা লড়াকু সৈনিক আওয়াজ দিয়ে বলুন আমার কথা নয় আল্লাহ বলেন দাবুদ যখন জাবুর পাঠ করতেন যখন আল্লাহর তাজবি পড়তেন আর পক্ষিকুল কেউ হজরত দাউদের সাথে জমায়েত হতেন আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ আল্লাহ বলেন কুল্লুল্লাহু আউয়াব দাউদের কণ্ঠ শুনেন যারা দাউদের সাথে একাকার হতো সকলে দাউদের সাথে আল্লাহর দিকে ঝুঁকে পড়ত নুয়ে পড়ত আল্লাহর দিকে সকলে প্রত্যাবর্তনশীল হয়ে যেত আল্লাহ বলেন যখন দাউদের আবাদতের মাত্রা বেড়ে গেল আল্লাহ তাজবি বেড়ে গেল সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পড়তেছে সারা রাত্রি আল্লাহর ইবাদত করতেছে আল্লাহ বলেন কাহু আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করেছে আমার নিয়ামতকে যখন সেই স্বীকৃতি দিল আমাকে যখন সেই স্বীকৃতি দিল আমার নিয়ামতকে দিয়েছে লাইলা মুহাম্মাদুর রাসূল আদাদনা মুলকাহ আমি তার সাম্রাজ্যকে শরীর করে দিয়েছি তাকে আর কেউ তার রাজ্য থেকে তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার শক্তি আমি পৃথিবীর কাউকে দেই নাই আওয়াজ দিয়ে বলুন সুহান আল্লাহ আল্লাহ বলেন এই ক্ষমতা পরিচালনা করার জন্য আমি তাকে অসি জ্ঞান দান করেছি আসমানে জ্ঞান দান করেছি হিকমত দান করেছি এই ক্ষমতা চিরস্থায়ী করার জন্য আমি যতদিন বেঁচে তাকে অপ্রতিদ্বন্দ্বী রাজা হিসাবে তার পদে বহাল রাখার জন্য আমি আসমানি ওহির জ্ঞান তার জন্য ব্যবস্থা করেছি আমি তাকে এলমে হেকমত দান করেছি আমি তাকে নবুদ দান করেছি কিতাব দিয়েছি আল্লাহ বলেন ওয়াফাসলাল দাউদকে আমি ফাইসালাকারী বাগ্যিতা দিয়েছি হজরত দাউদ যখন কোন একটা ঝগড়া মীমাংসা করতেন যখন কোনো একটা ফাইসালা করতেন দাউদ যেটা ফাইসালা দিত তার উপরে আর কারো কোনো কথা থাকতো না দাউদ এমন বাসা দিয়ে এমন অজ্ঞা দিয়ে হ্যাকমত দিয়ে সকল বিচার কার্য সম্পাদন করতেন দাউদের বিচারে সকলে সন্তুষ্টি হয়ে যেতেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এগুলো কার কার পক্ষ থেকে আসতে হয় আল্লাহর পক্ষ থেকে আসতে হয় বাইরে আমার বন্ধুরা আমার সুরায় সদের ভিতরে একটি ঘটনা আল্লাহ বর্ণনা করতেছেন আল্লাহ বলেন ওয়াহাল আতাকা নাবাউল খসমি আপনার কাছে দাবিদারের বৃত্তান্ত পৌঁছেছে আমার নবীকে বলতেছে এই যে তাসাউয়ারুল মেহের যখন তারা প্রাচীর ডিঙ্গিয়ে আবাদত কানায় প্রবেশ করেছিল ঘটনা হচ্ছে হঠাৎ দাউদ আলাইহিস সালাম উনি সময় পেলে আল্লাহর আবাদতে মশগুল হয়ে যেতেন উনি রাষ্ট্রীয় সমস্ত কাজ শেষ করে উনি যখন ফুরসত পেতেন যখন কোনো অপরচুনিটি পেতেন সাথে সাথে আল্লাহর আবাদতে দাঁড়িয়ে যেতেন আওয়াজ দিয়ে আল্লাহ হজরত দাউদ এক আবাদত খানার ভিতরে নির্জনে আল্লাহর আবাদতের ভিতরে মগ্ন হয়েছেন এবং দাউদের পরিবার হজরত দাউদ আলাইহিস সালামের কিতাবের ভিতরে আছে দাউদের পরিবারটা অনেক বড় ছিল অনেক অনেক তাফসিরের মধ্যে রেখেছে ওনার সতের উপরে স্ত্রীও ছিল আওয়াজ দিয়ে বলুন তখনকার হায়াত ছিল অনেক লম্বা শক্তি ছিল অনেক বেশি আল্লাহ নিয়ামত ছিল তাদের জন্য বেহিসাব অগণিত আওয়াজ দিয়ে বলুন এবং কোন একটি সময় এমন সময়ে যেত না যে সময়ে দাউদের পরিবারের কেউ না কেউ আল্লাহর আবাদতে মগ্ন আছেন আওয়াজ বলুন